চোখের জলের মূল্য ঠিকই খোদার কাছে পাবি আমার তুই দুঃখ দিয়া বল কি জবাব দিবি রে তুই বল কি জবাব দিবি কোন সে ছাইরা

বুঝতে পারি নাই ভালোবাসা মনটা পূর্বে রাগে বুঝি নাই বুঝতে পারি নাই রে আমি বুঝতে পারি নাই ভালোবাসা

পাগল মনের ভালোবাসায় কান্দে দুই নয় কাছের মতো ভাঙলি রে তুই আমার দেহ পাগল মনে ভালোবাসায় কান্দে দুই নয়ন কাছের মতো ভাঙলি রে তুই আমার দেহ সে ছাইরা গেলি আমার জানা নাই দুঃখ আমায় ডাক দিয়া কয় আরে বুকে দুঃখ আমায় ডাক দিয়া কয় আরে বুকে আয় চোখের জলের মূল্য ঠিকই খোদার কাছে পাবি আমার তুই দুঃখ দিয়া বল কি জবাব দিবি রে তুই বল কি জবাব দিবি কোন দোষে ছাইরা দুঃখ আমায় ডাক দিয়া কয় আরে বুকে দুঃখ আমায় ডাক দিয়া কয় আরে বুকে আয়